আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখন কিন্তু সরাসরি আমি আপনাদের সামনে আর এটা হচ্ছে আমাদের গরিবের স্টুডিও আর স্টুডিওটা আমি কিভাবে বানাইছি ওটা দেখাবো আপনাদেরকে এবং কি আমার যদি শুধু ব্যাকগ্রাউন্ড আমি নর্মালি আপনাদেরকে প্রথমে বলি যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন ওটাতে আমার মাত্র একশো টাকাতে আমি অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি আর দুইটা লাইট আছে ওগুলাতে কোনো খরচ হয় নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেখাই আমি যে মানে নর্মাল যে লাইটগুলো বানাইছি তখন কিন্তু অনেকটা সফট দেখা যায় কিন্তু আমি যদি একটু এরিয়া করি আপনারা দেখতে পারবেন দেখতে পারতেছেন আমার এরিয়াতে কি আলো ডাইরেক্ট হিট করে আর যদি আমি এরিয়াটা দিয়ে দিই তাহলে ঠিক আছে এই পাশে একটা আছে যদি এটার এরিয়া খুল দিই দেখতে পারতেছেন কি পরিমাণ আলো আর যদি এটা লাগাই দিই দেন অনেক সফট আমি প্রথমে বলি এই সাইডের যে লাইটটা ওটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এরকম একটা লাইট আর এটা মারি দেন একটা কাগজ দিয়ে দিয়ে দিই তখন এই সাইড থেকে অনেক এরিয়া দেখা যায় কাগজ দেওয়ার কারণ হচ্ছে আলোটা সফট হবে আর এই পাশে যেটা আছে ওটা আমি এখন দেখাবো আর আমার কাপড় কি কাপড় ওটা কিন্তু আমি যে কাপড়টা নিছি এটা কোনো তো এটা কিন্তু কোনো কাপড় না এটা কাপড়ের মতো একটা এরিয়া এটা কি বলে আমি জানি না এক গজ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে নিবে এরকম হবে তো আপনারা চাইলে নিতে পারেন কাপড়টা কিন্তু অনেক ভালো তো আমি বাইর থেকে দেখাচ্ছি তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এটা আগে গরু ঘর ছিল এখন মানুষ থাকে না বা এটাতে লাড়কি রাখা হয় তো এটার ভিতরে আমার স্টুডিও তো দেখতে পারতেছেন এখানে আমার স্টুডিওতে লাইট লাইট সেট আপ সব কিছু দেখতে পারতেছেন এখানে প্রথমে আমি বলি এখানে একটা হচ্ছে গিয়ে ওই যে নারিকেল গাছের এরিয়াকে আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় গোদা ওটা দিয়ে আমি একটা লাইট বানাইছি আর লাইটটা আপনারা দেখবেন যে এখানে একটা এরিয়া এটা একটা দদির বক্স আর ভিতরে একটা আছে যে এলইডি লাইট নষ্ট একটা এলইডি লাইট থেকে আমি বানাইছি দেন এখানে হচ্ছে গিয়ে কেবল আর কি এই যে চার্জার থেকে যেভাবে দেওয়া হয় এরকম একটা কেবল তারপর এখানে দেখতে পারতেছেন আমার স্ট্যান্ড এটা আমি নিছি দারাজ থেকে মাত্র তিনশো টাকা দিয়ে আর ওই সাইডে আছে একটা হাফ লাইট আপনাদেরকে দেখাইছি ওই লাইটটা আর এই কাগজটা দেওয়ার কারণ হচ্ছে আলোটা সফট হওয়ার জন্য আর এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার গজ আর পাশ হচ্ছে গিয়ে ফানা হচ্ছে গিয়ে আড়াই হাত আড়াই হাত করে পাঁচ হাত এটা অনেক বড় এটা ভিডিওর অ্যাঙ্গেলে চলে আসে আর এই হচ্ছে আমার বাগনি সে আমাকে শুধু গেলে যে এরিয়া দিয়ে শুধু বাতাস দেয় কতক্ষণ পর পর আমাকে আর এই সাইডে আমার ব্যাক সাইডে আমার বাগিনা আমার শুধু ডাক দেয় এই এই আপনারা শুনতে পারতেছেন এই এই করে তার জন্য কিন্তু আমি একটু বাইরেও যেতে পারি কি আর আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি এটা আর এটা হচ্ছে গিয়ে বয় এটা আমি একদিন থেকে হাওলাত নিয়েছি এটা চারশো কিংবা পাঁচশো টাকার ভিতরে দারাজে পেয়ে যাবেন তো গাইজ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর কেউ চাইলে করতে পারেন এরকম একটা স্টুডিও